আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তাছাড়া গাইছে আমাদের মেজিক কিউবের মধ্যে কিন্তু আসতে চলেছে কয়েকটি নতুন বান্ডিল একদম কনফার্মভাবে কিন্তু আপনাদেরকে বলে দেবো যে কোন বান্ডিলগুলো আপনারা দেখতে পাবেন তাছাড়া গাইছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো আমাদের মিনার কিউবেটা কবে রিটার্ন আসবে আমাদের ইমোট পার্টি ইভেন্ট কবে আসবে এছাড়া গাইস ওপি লেভেলের কিছু ইনফরমেশন থাকবে সমস্ত ভিডিও না থাকলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও গাইস আজকের ভিডিও শুরুতে সর্বপ্রথমে আপনাদেরকে একটি কনফার্ম ইভেন্ট সম্পর্কে দেখিয়ে দিই জানেনি আমাদের কিন্তু ইভলিউশন গ্রজা আসতে চলেছে মানে গ্রজার কিন্তু ইভোগান আসতে চলেছে তো দেখতে পাচ্ছেন এটার ফার্স্ট লুক এর ফার্স্ট লুকটা কিন্তু এরকমই হবে যতটুকু লিখ পাচ্ছি তো এটি যদিও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছবি না তবে এরকমই কিছুটা কিন্তু দেখতে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে ইভলিউশন গ্রজার গাইস এর পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু আপনারা সবাই জানেন এক সময় ছিল কিন্তু ব্ল্যাক টি শার্ট তো সেটাকে পরিবর্তন করে মানে পরিবর্তন আর কি সেটারই ডুপ্লিকেট করে কিন্তু এখন আবার আনা হচ্ছে হোয়াইট টি শার্ট কারণ ব্ল্যাক টি শার্টটা কিন্তু অনেক রেয়ার ছিল এক সময় তো যদিও এখন অনেকবারই টান দিয়েছে তো তাই এখন দেখতে পাচ্ছেন তাদের কিন্তু হোয়াইট টি শার্টও কিন্তু গেমের মধ্যে আনা হচ্ছে আর এই হোয়াইট টি শার্টটা যখন আসবে অনেক বেশি ডেমন খাইবেন দিয়ে কিন্তু দিবে যাতে রেয়ার থাকে আর এখন কিন্তু তখন কিন্তু এঞ্জেলিক পেনটাও কিন্তু আপনারা দেখতে পাবেন মানে রেড এঞ্জেলিক পেনের কথা আমি বলতেছি আর এর মধ্যে তো আমাদের যে আমাদের ব্লু এঞ্জেলিক পেনটা সেটা তো রিটার্ন দিয়েই দিবে গাইস আমি বাইরের অনেকগুলো সার্ভারে ঢুকেছি একটু আগে তো ঢুকে আমি দেখলাম যে অনেকগুলো সার্ভার চার থেকে পাঁচটা সার্ভারে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট দিয়েছে তো ইমোট পার্টি ইভেন্ট কিন্তু কামিং সুন খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন তো স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইরের সার্ভারে কিন্তু এই ইমোটগুলো দিয়েছে আমাদের ভাগ emote propose emote I heart you emote তাছাড়া থর্ন মোড এবং কি আমাদের নতুন একটা হার্ট ব্রোকেন এমোট আসার কথা ছিল এই এমোটগুলো কিন্তু দিয়েছে তো আমাদের সার্ভারে আসতে যে এই এমোটগুলো দেবে এরকম কিন্তু কোনো কথা না তো এখান থেকে দু একটা এমোট কিন্তু পরিবর্তন হতে পারে মানে নতুন নতুন যে দু একটা এমোট আছে এখান থেকে পুরাতন কিছু এমোট পরিবর্তন করে কিন্তু ওইরকম কিছু এমোট কিন্তু যেতে পারে তবে সোন এমোট পাইরেট প্লাগ এমোট এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং হাটি এমোট আই হাটি এমোট এগুলো কিন্তু দেখতে পেতে পারেন তো ইমোট পার্টি ইভেন্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো ইমোট পার্টি ইভেন্টের জন্য কিন্তু আপনারা ডায়মন্ড জমিয়ে রাখতে পারেন গাইস আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে মোটামুটি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি না ভালো রকমের কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এই কিউমিনাল ইনকিউবেটারটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে বা লাস্টের দিকে কিন্তু আপনারা দেখতে পাবেনই পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে টপ ক্রিমিনাল থেকে শুরু করে যত প্রকার ক্রিমিনাল বান্ডিল আছে সমস্ত ক্রিমিনাল বান্ডিল কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আর এটি আসতে চলেছে আমাদের ফেব্রুয়ারি মাসে আগে আমাদের আজকে ব্রাজিল সার্ভারে সর্বপ্রথম আসবে তারপর আসবে আমাদের ইন্দোনেশিয়া সার্ভার তারপর আসবে ভিয়েতনাম সার্ভার এরকম করে কিন্তু কয়েকটা সার্ভারে দিবে তারপরে কিন্তু লাস্টের দিকে গিয়ে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো সার্ভারে দিবে ফেব্রুয়ারি মাসে যখন এই ইনকুবেটরটা যখন রিটার্ন আসবে তখন ইনকুবেটরের টাইমনের প্রাইস কিন্তু মানে স্পিনের প্রাইস কিন্তু বাড়িয়ে দিতে পারে যেমন এখন একশো আশি ডেমন করে পাঁচটা স্পিন তখন কিন্তু তিনশো কি চারশো ডেমন কিন্তু করে দিতে পারে বেশ আপনাদের মতো অনেকে কমেন্টে বলেছে হচ্ছে আমাদের পুরো পৃথিবীর উপর ভিত্তি করে কিন্তু একটা ব্যাকপ্যাক আসতে চলেছে তো দেখতে পাচ্ছেন গাইস এই ব্যাকপ্যাকটার নাম হচ্ছে ক্রেজি ওয়ার্ল্ড নামে ব্যাকপ্যাক তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা থাকবে এরকম ব্যাকপ্যাকটি পিছনে রাখলে যদিও খুব বেশি ভালো লাগবে না তো এটি কিন্তু পৃথিবীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো আপনাদের কাছে কিরকম লাগে সবসময় কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ব্যাকপ্যাকটা কিন্তু আমরা টপ মাধ্যমে কিন্তু দেখতে পাবো হয়তো বা একশো কি দুশো এমনটা পাবে কিন্তু এই ব্যাকপ্যাকটা আমরা সবাই নিতে পারবো গাই যাই হোক এর পরবর্তী আপডেট হচ্ছে যাই হোক গাইজ এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ই বইস কার্ডটা কবে রিটার্ন আসবে গাছ ই বইস কার্ডটা কিন্তু আমাদের ডাটা ম্যানারা অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে যে খুব শীঘ্রই রিটার্ন দিয়ে দেবে গাইজ হয়তো বা আমাদের ইন্ডিয়ান সার্ভারে সবার আগে দিবে স্কার্ডটা তারপর স্কার্ড চলাকালীন কিন্তু আমাদের একাটা দিবে কারণ আমাদের ই ব্রেকেটা এখনো রিটার্ন আসেনি আর ইন্ডিয়ান সার্ভারে যেহেতু ই ব্রেকের রিটার্ন এসে গেছে তাদের কিন্তু স্কার্ডটাই সবার আগে দিয়ে দেবে তো গিয়েছে গাইজ এই ছিল আজকে ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকতেছে প্রশ্নটি হচ্ছে আপনাদের ফ্রি ফায়ারের গেমের মধ্যে আপনাদের কার লেভেল কত মানে আপনার কার ফ্রি ফায়ার আইডির লেভেল কত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবাররা কবে থেকে ফ্রি ফায়ার খেলে আর কার লেভেল কত এটাই আর কিছু না তো দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন